সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফল ধরে রাখা যায় অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসার পাওয়া আশা ছেড়ে দেয় নিজেকে ব্যস্ত করে ফেলুন কাজ না থাকলে কোনো কাজ বের করুন তবুও কারোর জন্য বসে থাকবেন না ভালোবাসলে ভালো রাখতে জানতে হয় মাঝে মধ্যে চুপচাপ থেকে দেখো যে মানুষটি তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে যে সম্পর্কে তোমার আবেগের কোনো মূল্য নেই সেখানে অপেক্ষাটাই বৃথা জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যার যতটুকু মূল্য দরকার সেখানে তাকে ততটুকু মূল্য দেওয়া উচিত ধনীরা যখন টাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবরা যখন তা ফিরিয়ে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে ভালো থাকতে গেলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি বুঝে কষ্ট কি কিন্তু যেই ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সেই ব্যক্তি জানে না জীবনের বাস্তবতা কি মানুষ চিনেই তবেই মিশবেন বিশ্বাস করুন না হলে খুব পস্তাতে হবে যে আপনাকে ভালোবাসে আপনাকে খেয়াল রাখে আপনাকে মিস করে তাকে কখনো দূরে ঠেলবেন না না হলে হয়তো একদিন দেখবেন আকাশের তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চারটাকেও হারিয়ে ফেলেছেন যার ভাবনা যেমন আপনি তার কাছে ঠিক তেমন আজকাল মন খারাপ হলে কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ যার জন্য আপনি চোখের জল ফেলবেন সেই মানুষটা আপনার মূল্য বোঝে না নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না ভুল তো মানুষই করে তেমনি কিছু মানুষ মানুষ চিনতে ভুল করে মানুষ বড়ই বৈচিত্র্য নিজ প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহুরূপ চরিত্র চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই তবে অন্যের চালাকিগুলো ঠিক বুঝতে পারি কেউ অবহেলা করলে তর্ক না করে আপনিও অবহেলা করুন যদি সত্যি ভালোবেসে থাকে তবে বুঝে যাবে আর না হলে ছেড়ে যাবে মুখের কথার মতো এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর একটাও তৈরি হয়েছে বলে মনে হয় না আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনো লজ্জা পাবেন না এক কর্ম করতে দুই নির্দ্বিধায় সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলতে তিন যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সটি বলতে চার আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি আয়নার কাজ যদি ঝাপসা থাকে ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ জীবন নিয়ে এত চিন্তা করো না কুৎসিত হলে হাসাহাসি করবে সুন্দর হলে হাজারো খুদ তোমার সামনে তুলে ধরবে কে কি করছে কেন করছে কিভাবে করেছে যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন সময়কে সময় দিলে নীরব থাকা কথাগুলো তোমায় জিতিয়ে দেবে কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ছেড়ে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে আসে একদিন একটা লোক একটা পাত্রকে প্রশ্ন করল তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসিটি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না বেশি ভালোবাসলে ভালো থাকা যায় না যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিলেও মূল্যহীন হতে হবে না চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলেই মশা তো কামড়াবেই নিজেকে ভালো রাখতে শিখুন নিজেকে ভালোবাসতে পারলে দেখবেন আপনাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ